I like the reading of geography I like reading geography সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে একই ভাবলা সাইনজি এখানেও একই ভাবলা সাইনজি কিন্তু এখানে এই রিডিং শব্দটা হচ্ছে কি ভার্বাল নাউন আবার এখানে রিডিং শব্দটা হচ্ছে জেরান তো এটা পার্থক্য কেন এটা কি কোনো রোলস আছে নাকি বাংলা অর্থবেদ পার্থক্য আছে সো ভিউয়ার্স আজকের আমরা ভিডিওতে ভার্বাল নাউন নিয়ে খুবই ভাইটাল একটা ক্লাস হবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে ভার্বাল নাউনটা প্রাইমারি নিবন্ধন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় এমনকি মেডিকেল ভর্তি পরীক্ষাও প্রশ্নটি আসছে বিদায় আমি ভার্বাল নাউন নিয়ে একটি ক্লাস করতেছি তো চলুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখুন এখানে প্রথমে ভার্বাল নাউন অথবা জেরান যখন শুধু নাউনের কাজ করে তখন তাকে ভার্বাল নাউন বলে আবার পড়ি ভার্বাল নাউন অথবা জেরান যখন শুধু নাউনের কাজ করে তখন তাকে ভার্বাল নাউন বলে দেখুন এখানে জেরান একই সাথে কিসের কাজ করে ভার্বের সাথে ভার্ব এবং নাউনের কাজ করে দেখুন সার্কেলটি লক্ষ্য করুন এই সার্কেলের মধ্যে এটা হচ্ছে জেরানের সার্কেল তো এখানে জেরান শুধু কাজ করতেছে ভার্ব এবং নাউনের একই সাথে অন্যদিকে পার্টিসিপল শুধু কাজ করতেছে দেখুন ভার্ব এবং অ্যাডজেক্টিভের সো ভিউয়ার্স অন্যদিকে দেখুন ভার্বাল নাউন আজকে টপিকটা হচ্ছে ভার্বাল নাউন ভার্বাল নাউন শুধু দেখুন শুধু নাউনের কাজ করতেছে মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ অন্যদিকে জেরাট অ্যান্ড পার্টিসিপল হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ আচ্ছা দেখুন এখানে ভার্বাল নাউন রিনা করা হচ্ছে একটা ছোট একটা রোলস আছে যে রোলসের মাধ্যমে আমরা বলে দিতে পারি এটা ভার্বাল নাউন তাছাড়া এখানে বাংলা অর্থ আছে যে বাংলা অর্থের মাধ্যমে আমরা বুঝবো যে কীভাবে ভার্বাল নন আইডেন্টিফাই করতে হয় সো ভিওর্স দেখুন এখানে the plus verb plus ING plus of যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি ভার্বাল নাউন কি ধা প্লাস ভার প্লাস আইএনজি প্লাস অফ যদি থাকে সেটা হচ্ছে কি ভার্বাল নাউন দা এর পরে ভার প্লাস আইএনজি থাকবে এবং এরপর একটা অফ থাকবে এরপরে হচ্ছে ভার্বাল নাউন এটা দেখুন the reading of history is interesting দেখুন এখানে দা আছে এরপর আছে অফ এর আগে ভাবলা সায়েন্জি আছে বিদায় এই রিডিংটা হচ্ছে কি ভারবাল নাউন সো আবার এখন লক্ষ্য করুন দেখুন এখানে হচ্ছে রিডিংটা হচ্ছে সিঙ্গেল পার্ট অফ স্পিচ কেননা এখানে রিডিংটা এখানে রিডিংটা শুধু নাউনে কাজ করেছে দেখুন তাছাড়া এটা বাংলা অর্থ যদি আমরা এক্সপ্লেন করি ইতিহাস পড়া কৌতু কৌতূহলের বিষয় ইতিহাস পড়া একটা কি কৌতূহলের বিষয় বা আনন্দের বিষয় বা আনন্দের কাজ তো এখানে দেখুন আবার এখানে উল্লেখ করা আছে I like the reading of geography বাক্যটি আমি ভূগোলের পড়া পছন্দ করি আমি ভূগোলের পড়া পছন্দ করি আবার এই বাক্যে দেখুন এটা হচ্ছে এই বাক্যে রিডিংটা হচ্ছে জেরান্ড আবার এই বাক্যে রিডিংটা হচ্ছে ভার্বাল নাউন কেন বাংলাটা বাংলা অর্থটা একটু লক্ষ্য করুন আমি ভূগোলের পড়া পছন্দ করি আমি ভূগোলের পড়া পছন্দ করি আবার আমি ভূগোল পড়া পছন্দ করি তো এখানে শুধু একটি পার্ট অফ স্পিচ এখানে রিডিংটা আবার এখানে হচ্ছে ডাবল পার্ট অফ স্পিচ কেননা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করছে আবার এখানে শুধু নাউনের কাজ করছে বাক্যে দেখুন আমি ভূগোলের পড়া পছন্দ করি সে কি করে ভূগোলের পড়া পছন্দ করে আর এখানে সে ভূগোল পড়া পছন্দ করে মানে সে ভূগোল পড়তে পছন্দ করে এখানে সো ভিউয়ার্স আশা করি দুইটা বাক্য বুঝতে পেরেছেন তো চলুন পরেরগুলো আমরা সমাধান করি দেখুন এখানে তো এই প্রথম বাক্যে এটা হচ্ছে ভার্বাল নাউন পরে দেখুন আবার the reading of books is a good practice তো এখানে দা আছে আর এখানে অফ আছে তো এটার মাঝখানে রিডিং ভার প্লাস সাইন্স যুক্ত আছে সেটা হচ্ছে কি ভার্বাল নাউন আবার দেখুন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর দেখুন the taking of exercise is good to health তো এখানে দা আর এখানে টেকিং আর এখানে অফ আছে তো দা আর অফের মাঝে ভার প্লাস সাইন্স যুক্ত থাকলে সেটা হচ্ছে কি ভার্বাল নাউন এরপর দেখুন we want to see the launching of the ship তো এখানে দেখুন দা এবং অফের মাঝে কি আছে লঞ্চিং ভার প্লাস আইনজি যুক্ত আছে সো এটা কি একটা ভার্বাল নাও এরপর দেখি দা প্লাস অফ প্লাস কি আছে making plus of plus dolls আছে the making of dolls is an interesting job মানে হচ্ছে পুতুল বানানো একটি মজার কাজ বা আনন্দের কাজ তো এখানে দ্য মেকিং অফ এখানে মেকিংটা হচ্ছে কি ভার্বাল নাউন আবার দেখুন ভার্বাল নাউন হয় বাই অ্যাডিং আইএনজি স্লিপিং অথবা ওয়াকিং ওয়াক স্লিপ ভার্বটার সাথে যদি আইএনজি যুক্ত হয় অথবা ওয়াক ভার্বটার সাথে যদি আইএনজি যুক্ত হয় তখন তখন সেটা কী হয় ভার্বাল নাউন হয় আবার দেখুন বাই অ্যাডিং সাফিক্স মানে সাফিক্সযুক্ত হয়েও কি হয় সাফিক্সযুক্ত নাউনকেও ভার্বাল নাউন বলে যেমন রিফিউজ ভার্বের সাথে যদি কি হয় অ্যাল যোগ হয় এবং যখন রিফিউজাল হয় তখন সেটা নাউনের মতো কাজ করলে তখন সেটা ভার্বাল নাউন হয় জাজমেন্ট জাজ বা প্লাস ম্যান্ট যুক্ত হয়ে জাজমেন্ট হয়েছে verbal noun discover plus Y discovery verbal noun আবার দেখুন the checking of the city as an epochal event এখানে দা এবং অফের মাঝে আছে ভার প্লাস আইনজীবী দা এখানে হচ্ছে এটা ভার্বাল নাউন এরপর দেখুন I like travelling to different place আমি পছন্দ করি দেখুন আমি পছন্দ করি কি ভ্রমণ করা টু ডিফারেন্ট প্লেস বিভিন্ন স্থানে অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বে in this sentence verbal noun হচ্ছে ভার্বাল নাউন ইজ ট্রাভেলিং কারণ এখানে ভার প্লাস আইনজি যুক্ত আছে এবং এটা শুধু সিঙ্গেল পার্ট অফ স্পিচ এখানে বাক্যের মধ্যে ট্রাভেলিংটা হচ্ছে সিঙ্গেল পার্ট অফ স্পিচ কেননা এটা শুধু নাউনের কাজ করছে অন্যদিকে দেখুন এখানে এটা হচ্ছে ভার্বাল নাউন ট্রাভেলিং এরপর দেখুন verbal noun is close to কিসের কাছাকাছি verbal noun part first participle adjective gerund নাকি প্রেজেন্ট পার্টিসিপল তো এটা হবে নিশ্চয়ই জেরান্ট কেননা নাউন এবং ভার্বের কাজ করে কিসের